বিউটিফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য মুসল্লিরা হামলা চালিয়েছে আমার ঠিক সেই মুহূর্তে উনিশশো একাত্তর সালের কথা মনে হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমি স্কুলে পড়তাম সেই সময় যা দেখেছি পাঁচ থেকে এক চুল ব্যতিক্রম নেই বন্ধুরা নারায়ণে যা ঘটেছে একাত্তর থেকে তার কোনো ব্যতিক্রম নেই স্বপন সাহার উপরে যা ঘটেছে শ্যামল চন্দ্র ভদ্রের উপরে যা ঘটেছে হৃদয় মণ্ডলের উপর যা ঘটেছে তা থেকে একাত্তরকে বিচ্ছিন্ন করতে পারবেন না বন্ধুরা আমরা আমাদের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করেছি আর শুনে রাখেন সাম্প্রদায়িকতা মৌলবাদ ধর্মান্ধতারও সুবর্ণ জয়ন্তী আমরা এখন পালন করছি এগুলো দুঃখের কথা আজকে অনেকে দাবি করেছেন আরেকটি সমাবেশে বলেছেন হিন্দু সুরক্ষা আইন তৈরি করা দরকার আমি এর পক্ষে তবে আমি একটু কথা বলতে চাই সংখ্যালঘু সুরক্ষা আইন করা হোক কারণ কেবল হিন্দু নয় আমিও সংখ্যালঘু আমার জন্ম মুসলিম পরিবারে কিন্তু আমি সংখ্যালঘু যেদিন আমার বাড়িতে হামলা হয়েছে সেদিন মৌলবীরা বলেছে আমি নাস্তিক আমি ধর্মের অবমাননা করেছি ইত্যাদি কথা বলা হয়েছে অর্থাৎ আমি যে বিশ্বাসে বিশ্বাস করি আমি যে চিন্তায় চেতনাকে লালন করি সেটিও আজকে সংখ্যালঘুতে রূপান্তরিত হয়েছে তাহলে সংখ্যালঘু সুরক্ষা আইন করা হোক এগুলো তো গেল হতাশার কথা বন্ধুরা কিন্তু বিশ্বাস করেন হতাশার কিছু নেই এরা বাঙালি জাতি আমরা আমাদের জীবনে কোনো হতাশা নেই আমি দীর্ঘ বত্রিশ বছর শিক্ষকতা পেশায় আছি আমার বিশ্বাস হয় বাঙালি একদিন জেগে উঠবে খুশি কবিরাপা বলেছেন নতুন প্রজন্ম জাগবে আমি বিশ্বাস করি বিশ্বাস করেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় তখন এখানে ছিল না আজকে যেখানে শহীদ মিনার সেখানে কলাভবন ছিল উনিশশো সালের আঠাশ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবুল হোসেন শুধু একটি কথা বলেছিলেন যে পূর্ব বাংলার মুসলমান নারীদেরকে অনেক বেশি বাইরের পর্দা এবং মনের পর্দা খুলে দিতে হবে এই কথা বলবার অপরাধে আজকে যেখানে শহীদ মিনার সেই শহীদ মিনারের সামনে আবুল হোসেন সেই শিক্ষককে একশো হাত থুতু দিয়ে নাকে খত দেওয়ানো হয়েছিল সেই সময় সকলে চুপ করে দাঁড়িয়েছিলেন আবুল হোসেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে চিরতরে ঢাকা শহর ছেড়ে কলকাতায় চলে গেলেন সকলে মনে করেছিলেন এই তো বিজয় হয়েছে ধর্মান্ধতার বিজয় হয়েছে আবুল হোসেন বিতাড়িত হয়েছে কিন্তু শোনেন এই বাঙালি কি করেছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রী আর ঢাকা শহরে যে কটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার মুসলিম মেয়েরা দাঁড়িয়েছেন এক বছর দুই বছর পরে এই ঢাকা শহরে মুসলিম মেয়েরা বলেছে আমরা স্বতন্ত্রভাবে ঈদের নামাজ পড়তে চাই তার পরিপ্রেক্ষিতে উনিশশো তিরিশ সালে এই যে কার্জন হল এই কার্জন হলের সামনের মাঠে ঢাকা শহরের মুসলিম মেয়েরা প্রকাশ্যে ঈদের নামাজ পড়বার জন্য জড়ো হয়েছেন কোন মৌলবীর আসেননি জামাত পড়াবার জন্য সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন আমি মেয়েদের জামাত পড়াবো আমি আবুল হোসেনের নাকে খপ দেওয়ার প্রতিবাদ করতে পারিনি কিন্তু আজকে জামাত পড়ে এই ঢাকা শহরে আমি মুসলমানদের স্বাধীনতা ঘোষণা করলাম নামাজ হয়েছিল এটি বিজয় বাঙালি বিশ্বাস রাখবেন বিশ্বাস রাখবেন বাঙালি কোনোদিন হারেনি কোনোদিন পরাজিত হয়নি আমরা আজ মৌলবাদের মুখোমুখি হয়েছি ধর্মান্ধতার মুখোমুখি হয়েছি অন্ধত্বের মুখোমুখি হয়েছি আমরা যদি লড়াইটা জারি রাখতে পারি আমরা যদি রাজপথে থাকতে পারি আমরা যদি আমাদের বিশ্বাস নিয়ে থাকতে পারি আমরা যদি বিশ্বাস করি তিরিশ লক্ষ শরীরের রক্তের বিনিময়ে আমার বাংলাদেশ চার লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমার বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবের এক অবিনাশী সংগ্রামে আমার বাংলাদেশ মেয়রদি মানুষের লড়াই